প্রিয় দর্শক আমরা মানুষেরা জন্মদিন পালন করি হ্যাপি বার্থডে পালন করি তবে কি কখনো দেখেছেন বানর জন্মদিন বার্থডে পালন করতে স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন কিছু বানর তাদের তাদের বার্থডে পালন করছে আর এই বার্থডে পালনের কেক হয়তো বা কোনো একজন মানুষ দিয়েছেন কিন্তু তারা খুব সুন্দর করে বার্থডে পালন করছে বিষয়টা খুব সুন্দর লাগছে আমার কাছে প্রিয় দর্শক কিছু কিছু চিকিৎসা রয়েছে যেই সমস্ত চিকিৎসা দেখলে আপনার কোপালে চোখ উঠে যাবে এই যে দেখতে পাচ্ছেন এই সাধু সন্ন্যাসী বাবাটি যে চিকিৎসা দিচ্ছেন এটাকে চিকিৎসা বলা হয় এগুলোকে মানুষ চিকিৎসা বলে এগুলোকে আপনি নেগেটিভ নেবেন নাকি পজিটিভ নেবেন সেটা আপনি বিবেচনা করে কমেন্ট বক্সে লিখে দেবেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন স্ক্রিনে কোরআন শরীফ লিখতেছে কোরআন শরীফের অক্ষর লিখতেছে কোরআন শরীফের আয়াত লিখতেছে তবে পৃথিবীতে সবচেয়েতে ভালো একটি কাজ হচ্ছে এটা আর যেই সুন্দর করে আয়াতগুলি এভাবে লিখছে তাকে একটা ধন্যবাদ দেওয়া আমাদের সবার প্রয়োজন প্রিয় দর্শক আমাদের দেশে এখন ইসলামিক বক্তা যেমন বেড়েছে তেমনি ইসলামিক বক্তার মধ্যে মহিলা বক্তাও বেড়ে গিয়েছে ইসলামিক ওয়াজগুলোকে নিয়ে তারা টিকটক ভিডিও বানিয়ে রীতিমতো ভাইরাল হতে চাচ্ছে নেট দুনিয়ায় আর এই ধরনের ভিডিও বানানো হচ্ছে ইসলামকে নিয়ে মস্কারি করা ইসলামকে তারা নিচের দিকে নিয়ে যাওয়াই তাদের কাজ এ ধরনের মহিলা বক্তাদেরকে আপনারা দাওয়াত দিয়ে কিছু বলতে পারেন এদেরকে দাওয়াত দেওয়া উচিত কারণ এরা দাওয়াত পাওয়ার জন্য ভাইরাল হতে চাচ্ছে তারা টিকটকে অনলাইনে এসে এ ধরনের ওয়াচ করে তারা ভাইরাল হতে চাচ্ছে তাদেরকে আপনারা ইনভাইট করুন দাওয়াত করুন তারা যাতে ওয়াচ করতে পারে কারণ এ ধরনের বক্তা তো সবাই খুঁজে তাই না প্রিয় দর্শক আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন